papá la Halo. Lah. એને સાવ સોરોસમાં લગાવ્યા કોઈ દેખતા તું બાંધવી સોરોસમાં લગાવી દીધો ચિંતા હો છોડી સોરોસમાં લગાવ્યા એ સ્ટાઇલ હોતા છે দেখি আমার মাঝি সরসমা লাগাইছেন সরসমা হয়ে গেল তোমার ও দেখি আইছে সরসমা বান্ধবী সরসমা নাই দেখি দাঁড়াও સોરસ એ આઈ છે સોરસમાં આઈ છે সুন্দর হয়েছে ছোট বান্ধবী সরসমা ছোট বান্ধবীটা বাঁকা সুন্দর লাগে দাঁত বিজলাই গেছে বিজলাইও না <laughs> এখন ঠিক